হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা কথা বলবো ইংলিশ কমেডিয়ান মিস্টার বিনকে নিয়ে সব বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক উনিশশো সালে ছয় জানুয়ারি ইংল্যান্ডের নিউ ক্যাসলে জন্মগ্রহণ করেন এই ইংলিশ অভিনেতা যিনি ছিলেন একাধারে কমেডিয়ান এবং নাট্যকার তার পুরো নাম রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন তার ডাক নাম ছিল রো তার বাবার নাম এরিক অ্যাটকিনসন এবং তার মায়ের নাম ছিল এলা মে তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন মিস্টার বিন যেসব শিল্পীরা নির্বাক ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে সবাইকে অবাক করে যাচ্ছেন তাদের মধ্যে রোয়ান অ্যাটকিনসন অন্যতম তিনি মিস্টার বিন ছাড়াও আরও অনেক মুভি ও অনুষ্ঠানে অভিনয় করেছেন কিন্তু সারা বিশ্বের মানুষের মনে দাগ কেটেছে এই মিস্টার বিন অনুষ্ঠানটির মাধ্যমেই এই অনুষ্ঠানটির মাধ্যমেই তার নাম রোয়ান অ্যাটকিনসনের বদলে হয়ে যায় mister Bean a spy fingers motivation থেকে এসেছে এই কিংবদন্তি অভিনেতার জীবন সংগ্রাম ও সবলতার গল্প তার জন্ম হয়েছিল একটি গরিব পরিবারে তার বাবা ছিলেন একজন কৃষক প্রচণ্ড পরিশ্রমী আর মেধাবী ছিলেন তিনি মিস্টার বিন ডারহামের ক্যাথেড্রাল স্কুল নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তার প্রথম অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তারপর একটি কমেডি গ্রুপে যোগ দেন তিনি কিন্তু সেখানে তার কথার তোতলামের কারণে ভালো করতে পারেননি এবার সে ভাগ্যের চাকাকে শুধুমাত্র অভিনয়ের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু এখানে এসেও তিনি একই সমস্যার মুখোমুখি হন তোতলামের জন্য অনেকগুলো টিভি শো তাকে অযোগ্য বলে ঘোষণা করে ফিরিয়ে দেয় হতাশায় চারপাশ থেকে তাকে ঘিরে ধরে কিন্তু এত হতাশার পরেও সে নিজের উপর বিশ্বাস হারাননি এরই মধ্যে এক সময় তিনি একটি মজার ব্যাপার আবিষ্কার করেন তিনি নিজের ভাষায় শোনা যাক সেই অভিজ্ঞতার কথাটি আমি দেখলাম যখন আমি আমার মতো করে কথা বলি তখন কেবলই আমার তোতলামো আসে কিন্তু আমি ছাড়াও অন্য কারো ক্যারেক্টারে অভিনয় করতে গেলে আমি অনর্গল কথা বলতে পারি এবার দ্বিতীয় কারণ হয়ে দাঁড়ায় তার চেহারা সুন্দর না এবং নায়কের মতো শরীরও নেই ভেতরে ভেতরে তার এই অপমানকে তিনি শক্তিতে পরিণত করার চেষ্টায় নামেন যারা তাকে অবহেলা করেছে ওদেরকে তিনি ভুল প্রমাণ করেই ছাড়বেন নিজের সাথে এমন প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি আর এক পর্যায়ে তিনি সেটা করিয়েও দেখিয়েছেন উনিশশো সালে মুক্তি পায় রন অ্যাটকিনসন অভিনীত জেমস বন্ড সিরিজের ছবি নেভার সে নেভার এগেন মুভিটি মুভিটিতে রন অ্যাটকিনসন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন এটি রন অ্যাটকিনসন অভিনীত প্রথম মুভি এর পরের বছরে রন অ্যাটকিনসন অভিনয় করেন ডেট অন টাইম মুভিটিতে এটিতে রোয়ান লিডিং চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে মিস্টার বিন নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হন রন অ্যাটকিনসন মিস্টার বিন মূলত চোদ্দ পর্বের একটি হাস্যরসাত্মক ব্রিটিশ টিভি ধারাবাহিক আইটিভি নামক একটি টেলিভিশন চ্যানেলে পর্বটি প্রথম প্রচারিত হয় শেষ পর্বটির নাম hair by mister Bean of London প্রথমে শুধু টিভি সিরিয়াল থাকলেও মিস্টার বিন নিয়ে অসংখ্য সিনেমা এমনকি কার্টুনও নির্মিত হয়েছে মিস্টার বিন প্রতিটি ক্ষেত্রে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন টানা ২০ বছর রোয়ান এই চরিত্র অভিনয় করেছে দুই সালের নভেম্বরে রন অ্যাটকিনসন ডেইলি টেলিগ্রাফকে দেওয়া একটা সাক্ষাৎকারে বিন চরিত্রে হাজির না হওয়ার ঘোষণা দেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেন এই চরিত্রটি দিনে দিনে তাকে শিশুতে রূপান্তর করে দিচ্ছে এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যে শারীরিক শক্তির প্রয়োজন হয় সেটিও আজকাল তিনি পাচ্ছেন না এছাড়া তার মতে একজন পঞ্চাশ ঊর্ধ্বের ব্যক্তিকে শিশুসুলভ অভিনয় করাটা একেবারেই বেমানায় তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি সিরিয়াস ধর্মী চরিত্রগুলোতে শুধু অভিনয় করব। সুতরাং এই চরিত্রে তাকে আর দেখা যাবে না কখনোই এবং তাকে সেই চরিত্রে আর দেখা যায়নি উনিশশো সালে Rowan Atkinson makeup artist Sunetra শাস্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেঞ্জামিন এবং লিলি নামে তার দুটি সন্তান আছে ব্যক্তিগত জীবনে রোয়ান খুবই চুপচাপ স্বভাবের প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে মোটেও ভালো লাগে না তার আর কথা কম বলতে পছন্দ করেন বলে হয়তো মিস্টার বিন চরিত্রে এর প্রতিফলন দেখা যায় রন অ্যাটকিনসনের শখ হলো স্পোর্টস কার সংগ্রহ করা মজা পান নিজের টেনিস কোর্টের চারপাশে তার ছোট্ট রেসিং কারটি নিয়ে ঘুরে বেড়াতে ব্রিটিশ কার ম্যাগাজিনেও নিয়মিত লেখেন তিনি বর্তমানে রন অ্যাটকিনসন হচ্ছেন সর্বকালের অন্যতম সেরা সেলিব্রিটিদের একজন দুই সালে রম্য দর্শকদের ভোটে ব্রিটিশ কমেডি ইতিহাসের সর্বকালের সেরা পঞ্চাশ কমেডিয়ানের তালিকায় নাম ওঠে রোয়ানের ইংল্যান্ডের রাজনীতি এবং রাজপরিবারের সাথে রোয়ানের যথেষ্ট প্রভাব রয়েছে রাজপরিবারের বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় ডারহামের ক্যাথেড্রাল স্কুলে রোয়ানের সঙ্গী ছিলেন টনি বেয়ার যিনি ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি গম্ভীর আর রোয়ান আমুদের ও রসিক হলেও দুজনের মধ্যে ছিল খুব ভালো বন্ধুত্ব সো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ